অনেকেই বিভিন্ন ইবাদত নিয়ে ব্যস্ত অনেক মানুষ কোরআন তেলাওতো করছেন বেশি মানুষ ফোন দিচ্ছেন একটা বিষয় নিয়ে সেটাতে বেশি কষ্ট পাচ্ছি সেটা হলো কোরআন তেলওয়াত করছি কিন্তু অর্থ বুঝি না তাহলে কি নেকি হবে কি না অনেকেই ফতুয়াও দিয়েছেন এই মর্মে অর্থ না বুঝলে তাপসির না বুঝলে কোরআন তেলাত করে কোনো লাভ নাই ওটা সম্পূর্ণ বেকার আসলে এই ধারণাটা ভুল সম্পূর্ণই ভুল ধারণা বরং শুধু কোরআন তেলাওয়াত করলে পূর্ণ নেকি পাবে তবে নিঃসন্দেহে যারা কোরআন বুঝে তেলাওয়াত করেন তারা বেশি নেকির হকদার হবেন এতে কোনো সন্দেহ নেই যারা বুঝে তাপসির বুঝে তাদের নেকি বেশি হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআন তেলাওয়াত করলেই নেকি হবে কোরআন তেলাওয়াত করলেই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কোরআন তেলাওয়াত করলেই আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে কোরআন তেলাওয়াত করলেই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেস্তারা রহমত দ্বারা আপনাকে ঢেকে রাখবেন ফেরেস্তারা উপস্থিত থাকবেন এবং হাদিসে এসেছে তানাজালাত আসাকিনা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা নামক রহমত কোরআন তেলাওয়াতকারীর উপরে নাজিল হবে প্রত্যেকটি হরফে দশ নেকি দশ থেকে সাতশো সাতশো থেকে দ্বিগুণ নেকি হবে পবিত্র কোরআনের এক একটা হরফ এক একটা আয়াত এক একটা বাক্য এক একটা শব্দ রহমতের বিশাল বিশাল ভাণ্ডার শুধু কোরআন তেলাওয়াত করলে ওই ব্যক্তি এগুলো পাবেন এবং কাল কিয়ামতের মাঠে বিপদের মুহূর্তে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব আপনি তেলাওয়াত করতে থাকুন যখন সুযোগ পান তখন একটু বুঝে পড়ার চেষ্টা করুন এটা উচিত যারা বলছেন যে তেলাওয়াত করে কোনো লাভ নেই যদি অর্থ না বুঝেন তাদের এই ধারণাটা যে ভুল যেটা হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ আলি সাল্লাম নয়শো উনিশ উনত্রিশশো দশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি মান করা হারফামিন কিতাবিল্লা ফালাহু হাসানা যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য নেকি এক নেকিকে আল্লাহ দশ নেকি বৃদ্ধ করেন আল রাসুল উদাহরণ দিলেন আলিফ লাম মিম আমি বলছি না একটা হরফ বরং আলিফ উন হার্ফ লাম উন হারফ মিম উন হার্ফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই উদাহরণটা দিয়েছেন কত সূক্ষ্ম বিষয় অথচ আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না অথচ আলিফ লাম মিম পড়লেই নাকি হবে তাহলে বোঝা যাচ্ছে শুধু কোরআন তেলাওয়াত করলেও নেকি হবে বরকত নাজিল হবে রহমত নাজিল হবে কোরআন হলো শেফা এটা শারীরিক আরোগ্য মানসিক আরোগ্য এবং অন্তরের রোগের আরোগ্য এটা এখানে বরকতের শেষ নাই রহমতের শেষ নাই এবং এত রহমত এবং বরকত কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এটা অনেকে না বুঝে বলে থাকে অতএব আমরা তেলাওত করতে থাকবো ইনশাল্লাহ বেশি বেশি তেলাওত করবো তাহলে রহমত নাজিল করবেন আল্লাহ আল্লাহ মুসিবত দূর করবেন ইনশাআল্লাহ এ মর্মে সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্থায়ী ফতোয়া বোর্ড ফতোয়া লাজনা দাইমা একজন তাকে বলেছে সামি তুমিন তলাবাতল ইলম আন্নাল্লাদি ইয়াকরাবুল কুরআন ওলা ইয়া আরিফ তাফসিরাহু ফাহুয়া আসেম ফামা রায়ু সামা হাতিকুম জিজ্ঞেস করছেন যে একজন তলেব এলম বলছেন কোরআন পড়লে যদি না বুঝে তাহলে সে পাপি হবে বুঝবে না তিনি খুব কড়া করে উত্তর দিয়েছেন তারা কিরাতুল কোরআন ওয়ালাম ওয়ালাউলাম ইয়াফহামুল ওয়ালাউলাম ইয়াফহামিল করি আর তাফসিরা মিনাল আমাল সলেহা তারা উত্তর দিয়েছেন কোরআন তেলওয়াত যে ব্যক্তি করে সে ব্যক্তি তাফসির না বুঝলেও অর্থ না বুঝলেও এটা আমুলে সওয়ালের অন্তর্ভুক্ত আল্লাতি ইউসাবু আলেইহা তার প্রতি সোয়াব হবে এতে কোনো সন্দেহ নেই লাকিন কুল্লামা তাদাব্বার আল মুসলিম মায়াতলু ও আরাফা মুরাদা রব্বিহি মিন কালামিহি কানা আজামা আজরান ও আকসারা তাসুরান বিহি তবে যে ব্যক্তি বুঝে তেলাওয়াত করে সে বেশি নেকি পাবে এবং তার উপরে বেশি তাসির হবে অমা কলা তাআলা যে ব্যক্তি এই কথা বলেছে যে নেকি হবে না ওই ব্যক্তির উপরে তৌবা করা অজীব হয়েছে সে যেন তৌবা করে এটা ফতোয়া লাজনা দায়েমার মধ্যে এসেছে তিন নম্বর খণ্ডের চুরাশি পৃষ্ঠায় আর একটা উত্তর দিয়েছেন যে তেলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বরে আকসার আচরান বুঝে তেলাওয়াত করলে নেকি অনেক বেশি হবে এতে কোনো সন্দেহ নেই তারপরে বলছেন ওয়াইদা করা হুয়া হুয়া লা ইয়া ফাহাম মা হু ওয়ালাম ইয়া তাতাব্বার ফালাহু আজরুল কিরাতে লিকৌলিহি সাল আলী আসাল্লাম যে ব্যক্তি অর্থ না বুঝে তেলাওয়াত করবে ওই ব্যক্তি কেরাতের নেকি পাবে যেমন রসসাল্লাহ সাল্লাম বলেছেন যে হাদিসটা আগে বললাম অতএব আপনারা অর্থ না বুঝলেও কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন তবে অর্থ বোঝার চেষ্টা করবেন যখন সুযোগ পাবেন বারাক আল্লাহ ফিকুম অজাজাকুমুল্লাহ খায়রান বন্ধুরা আমার আর একটি প্রশ্ন এর সাথে সম্পর্ক যেটা সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হলো একজন প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত শেষ করেই সদাকল্লাহুল আজিম বলা যাবে কি না না দেখুন সদাকল্লাহুল আজিম কথাটা সুন্দর কিন্তু কোরআন তেলাওতের পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবা কেরাম বা সালাফি বিদ্যানগণ এই ধরনের কথা বলেছেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং কোরআন তেলাওয়াতের শেষে যে দোয়াটা পড়া উচিত আমাদেরকে যেটা হাদিসে বর্ণিত হয়েছে সেটাই আমাদের পড়া উচিত এবং সেটা পড়লে নেকি হবে এবং ফজিলত অনেক বেশি কিন্তু আমরা হাদিসে বর্ণিত দোয়াটে না পড়ে এ প্রচলিত তৈরি করা দোয়াটা আমরা পড়ি সদাকাল্লাহুল আজিম এটা বলা উচিত না বরং রসুল্লাহ সাল্লাহ আলহাম যেটা বলেছেন মা আয়েশা রাজিয়াল্লা আনহা থেকে বর্ণিত হাদিসটি নাসাই আল কুবরার মধ্যে এসেছে দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইয়ের আর একটা গ্রন্থ আমলুল ইয়াউমি ওয়াল্লাইলাহ এই গ্রন্থের তিনশো আট নম্বর হাদিস সনদ সহি নাসিরুদ্দিন আলমান রহমুল্লাহ সহি বলেছেন সনদকে সিলসিলা সহিয়া তিন হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস হাদিসে এত চমৎকার কথা বলা হয়েছে মা আয়েশা রাজা আল্লাহা জিজ্ঞেস করছেন একদিন আল্লাহ রসুলকে যে মা জালাসা রসুল্লাহ সাল্লাম মাজলিসান কত্তন কোনো মজলিসে বসলেই ওলা তালা আনান বা কোরআন তেলাত করলে ওলা সল্লা সলাতান ইল্লা খতামা দালিকা বিকালে মাতিন অথবা সালাত পড়ে এই কথাটাগুলো বলে তিনি শেষ করতেন তো রসুল্লাহ সাল্লামকে কথা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কা মাতা জলিস মাজলিসান ওলা তাতলু কোরআনান ওলা তুসল্লি সলাতান ইল্লা খতাম তাবি হাউল কালে মাত আপনি মজলিসে বসলে কোরআন তেলাওয়াত করলে সালাত পড়লে এই কথাগুলো বলে শেষ করেন কেন রসল্লাহ সাল্লাম বললেন না মান কলা খয়রান খতিমালাহ তবে অন আলা দালিকাল খৈরে অর্থাৎ এই মজলিসগুলোতে বসে যদি ভালো কথা বলা হয় ভালো কাজ করা হয় তাহলে ওই ভালো কাজের উপরে মহর মেরে এটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় অন্য হাদিসে এসেছে যে এটা কেয়ামত পর্যন্ত নেকিটা আর কোনোদিন নষ্ট হবে না অমান কলা সারান কুন্নালাহু কাফারা আর যদি এই বৈঠকে কোনো খারাপ কাজ হয়ে থাকে তাহলে এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন কি চমৎকার ফজিলত আপনি যে আমলটা করলেন কোরআন তেলওয়াত কি চমৎকার সবচেয়ে ভালো আমুল হলো কোরআন তেলওয়াত এতেলটটা যেন নেকিটা নষ্ট না হয় আল্লাহর কাছে যেন মহরঙ্কিত করে মহরাঙ্কৃত করে যেন পৌঁছিয়ে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত নষ্ট না হয় এটাকে আপনি চান না যদি চাই তাহলে হাদিসে বর্ণিত দোয়া পড়তে হবে আর যদি অসংলগ্ন খারাপ কিছু হয়ে থাকে কোনো পাপ হয়ে থাকে মজলিসে বসলে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন সেটা কি সুবাহানাকা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুকা ওয়া আথুব ইলাইকা আমি হাদি দোয়াটা আবার পড়ছি আর একটা হাদিস আসছে সোবাহানা কওয়া বিহামদিকা লা ইলাহ ইল্লাংতা আস্তাক ফিরুক আতুব ইলাইকা এই তো অথবা বৈঠক শেষে দোয়া যেটা প্রসিদ্ধ আছে সোবাহানাক আল্লাহমা বেহামদিকা আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লাংতা আস্তাক ফিরুক অতুব ইলাইকা এটাও পড়া যেতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের যে নেকিটা দিয়েছেন এই নেকিটা মহর মেরে রেখে দেবেন কিয়ামত পর্যন্ত সেই নেকিটা নষ্ট হবে না অথবা আমরা কোরআন তেলাতের পরে এই দোয়াটাই বলবো সদাকল্লাহুল আজিম বলার অভ্যাস ছেড়ে দেব পাশাপাশি কোরআনের সাথে যে দোয়াউ খতমিল কোরআন নামে যে দোয়াগুলো যোগ করা হয়েছে এই দোয়াগুলো বেদাতি দোয়া এগুলো মানুষের তৈরি করে দোয়া কোরআনের শেষে এই বাংলাদেশে যোগ করা হয়েছে এটা এটা অন্য দেশের কোরআনে যোগ করা হয়নি এটা উচিত হয়নি যোগ করা কোরআনের সাথে মানুষের তৈরি করা দোয়াগুলো যোগ করা উচিত নয় এগুলো পড়াটা উচিত না কোরআন যখন আপনি শেষ করবেন তেলাওয়াত করে তখন আপনি এই দোয়া পড়বেন পাশাপাশি নিজের ইচ্ছা মতো দোয়া করতে পারেন যেটা সাহাবি থেকে বর্ণিত হয়েছে সদাকাল্লাহ আজিম বলা যাবে কি না এই মর্মে কড়া ফতোয়া দিয়েছেন আলেমগণ ফতোয়া লাজনা দাইমার চার নম্বর খণ্ডের একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় জিজ্ঞেস করা হয়েছিল মা হুকমো কওলে সদাকাল্লাহুল আজিম বাদাল ফেরাগে মিন কিরাতিল কোরআন কোরআন তেলাওতের পরে সদাকাল্লাহ আজিম বলা যাবে কি না এর হুকুম কি জবাব দিচ্ছেন কৌলু সদাকাল্লাহুল আজিম বাদাল ইন্তেহা মিন কিরাতিল কোরআন বিদাতুন অর্থাৎ কোরআন তেলাওতার পরে সদাকাল্লাহুল আজিম বলাটা বেদাত লিয়ান্নাহুল্লাম ইয়াফ আলহুন নবী সাল্লাহ আলাইসাল্লাম ওয়ালাল খোলাফা উর রশেদুন ওলা সাইরুস সাহাবাতে রদে আল্লাহ আনহুম ওলা আইম্মাতু সালাফে রহিমাল্লাহ রহিমাহমুল্লাহ মা কাসরাতে কিরাতিহিম লিল কোরআন ওয়া ইনায়াতিহিম ওয়া মা আরিফাতিহিম বিশানিহি তারা উত্তর দিচ্ছেন যে এটা আল্লাহ রাসুল করেননি খোলাফা রাশেদিন করেননি কোনো সাহাবি করেননি এবং সালাফি কোনো আইমাতু সালাফ সালাফদের কোনো ইমামও করেননি যদিও তারা বেশি কোরআন তেলত করেছেন কোরআনকে বেশি পরিচর্যা করেছেন এবং কোরআনকে তারা বেশি বুঝেছেন অথচ তারা পড়েননি আরও বিস্তারিত কথা এসেছে এরপরে বলছে ফাক্কানা কৌলু দাহালিকা ওয়া ইলতেজা মুহু আকবাল কিরাতে বিদা আতুন মুহদাসাতুন কদ সাবাত নবী সাল্লাহ সাল্লাহ কলা মান আহাদাসাফি আমরিনা হাদা মালাইসা মিনহু ফাহুয়া রদ্দ অর্থাৎ এটা যে ব্যক্তি বলবে কোরআন তেলাওয়াতের পরে অতএব এটা বলাটা বেদাত হবে এটা নতুন আবিষ্কার হবে যেমন আল্লাহসুল বলেছেন আমাদের শরীয়তে কেউ যদি এমন কিছু তৈরি করে যেটা আমাদের পক্ষতে নির্দেশ নেই সেটা বেদাত অতএব আমরা এখান থেকে বিরত থাকি সদাকাল্লা আজিব না বলি হাদিসে বর্ণিত দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন নাম খতম তেলাওয়াতিল কোরআন বিকৌলি সদাকাল্লাহুল আদিম বিদাতন ফতোয়া নুরুল্লাহ দার্ব এর মধ্যে তিনি বলছেন যে কোরআন তেলাওয়াতের পরে অনেক বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে প্রথম কথাই বলেছেন যে সদাকল্লাহুল আজিম বলাটা বেদাত এটা বলা থেকে আমরা বিরত থাকি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন সহি হাদিসের প্রতি আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং সই হাদিস কোরআন এবং সই হাদিসের প্রতি অন্তরটাকে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে ঝোঁকে দিন এবং পবিত্র কোরআন এবং সৈয়দ সাল্লাহকে জীবন করার তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আসার আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং তার পক্ষ থেকে রহমত নাজিল করেন আপনারা বেশি বেশি পরস্পরের জন্য দোয়া করবেন মুসলিম উম্মাকে জানলে হেফাজত করে মুসলিম দেশ সম্মকে জানালে আল্লাহ হেফাজত করেন এবং রহমতের আওতায় নিয়ে এসে তিনি যেন এই বর্তমান চলমান এই মহামারীকে আল্লাহ যেন উঠে নেন আল্লাহ রব্বুল্লা আলমের কাছে এই দোয়া করে এই আবেদন জানিয়ে আজকের মতো শেষ করছি বারাকাল্লা ফিকুম ওজাজাকুমুল্লা খাইরান সুবহানাক আল্লাহমা বেহামদিক আসাদু আল্লাহ ইলাহিল্লাংতা আস্তাক ফিরকা ওয়াতুবেলাইকা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু